হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আর্নিস মাস্টারের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি রিপন আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা মাইনিং অ্যাপস নিয়ে মোবাইল মাইনিং অ্যাপস আপনারা জানেন এর আগে আমরা পাই মাইনিং করেছি আলফা মাইনিং করেছি এগুলো নিয়ে আমি অনেক ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করেছি এবং ইতিমধ্যে জানেন পাই কিন্তু তাদের কেওয়াইসি ভেরিফিকেশন প্রায় শেষের দিকে চলে গিয়েছে এবং পাই অলরেডি আপনার ওয়ালেটে দিয়ে দেওয়া হয়েছে আপনি এখন এখান থেকে চাইলে পাই সেন্ড রিসিভ করতে পারছেন এবং আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এটাও কিন্তু মার্কেটে লিস্টেড হয়ে যাবে আর আলফার কথা আপনারা জানেন আমি রিসেন্টলি আলফা নিয়ে ভিডিও পাবলিশ করেছি সেখানে আমি বলেছি যে আলফা কিন্তু নিজস্বভাবে তাদের নিজস্ব ওয়েবসাইটে সেলের একটা অপশন চালু 的钱， এই ধরনেরই একটা মোবাইল মাইনিং অ্যাপস আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এটা থেকে আমরা মাইনিং করতে পারবো এবং আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে আমরা এটা থেকে ভালো রকম একটা প্রফিট গেইন করতে পারবো তবে এটা নিশ্চিত করে কিছুই বলা যায় না আপনারা জানেন যে এরা নিশ্চিত করে বলার মতো কেউ নেই কোনো ইউটিউবার বা কোনো বিশেষজ্ঞ এটা নিশ্চিত করে বলতে পারবে না যে ক্রিপ্টোটা আজকে মাইনিং হচ্ছে কালকে মার্কেটে আসবে অথবা কিছুদিন পরে মার্কেটে আসবে অথবা আদৌ আসবে কিনা তবে এদের হোয়াইট পেপার পড়ে আমার মনে হয়েছে যে এই মাইনিং প্রজেক্টটা খুবই ভালো এটা হয়তো ওদের ভবিষ্যতে আমাদের জন্য ভালো প্রফিট নিয়ে আসতে পারে তাই আমরা এটাতে কাজ করব কারণ এটাতে কাজ করতে আমাদের মেইনলি কোনো ডিপোজিট করতে হচ্ছে না কোনো ইনভেস্ট করতে হচ্ছে না এবং এখানে খুব বেশি সময় আমাকে দিতে হচ্ছে না চব্বিশ ঘন্টার মাত্র কয়েক মিনিট বা এক মিনিট কয়েক সেকেন্ডের জন্য আমাদের এখানে ঢুকতে হবে এবং এটাকে জাস্ট অন করে দিতে হবে কাজ শেষ সো uh, আশা করছি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে যুক্ত হবেন এই মাইনিং প্রজেক্টে যাতে ভবিষ্যতে যদি আমরা প্রফিটেবল হই সবাই যেন একসাথে প্রফিটেবল হতে পারি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যে ভিডিও দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না আর কথা বলাবো না সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে সেখানে আপনাদের কাজ দেখিয়ে দেবো অ্যাপসটার লিঙ্ক পাওয়ার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে আপনারা সাইট লিঙ্ক অথবা টাস্ক লিঙ্ক লিখে একটা লিঙ্ক পাবেন সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সরাসরি এই লিঙ্কটা এই মাইনিং অ্যাপসের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিব না কারণ এখানে ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে লিঙ্ক শেয়ার করার ব্যাপারে এই জন্যে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা শেয়ার করেছি এবং সেইখানে সেই পোস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা একটু কষ্ট করে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এবং সেখান থেকে এই লিঙ্কটা যখন খুঁজে পাবেন খুঁজে পাওয়ার পরে লিঙ্কে যখন ক্লিক করবেন আপনি তখন আপনাকে নিয়ে যাবে প্লে স্টোরে ঠিক যেরকমটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম একটা অ্যাপস আপনার সামনে ওপেন হবে এটাকে জাস্ট আপনি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন আশা করছি যে এটা সবাই পারবেন ইনস্টল করার পরে অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে দেখাবে প্রথমেই যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন এখানে ইনভাইটেশন কোড দেওয়ার জায়গাটা আপনাদেরকে দেখাবে এখানে ইনভাইটেশন কোডটা না দিলে আপনি এই অ্যাপসে অ্যাক্সেস পাবেন না এখানে মাইনিংও করতে পারবেন না এর আগে যারা মাইনিং অ্যাপসে কাজ করেছেন আপনারা জানেন প্রত্যেকটা মাইনিং অ্যাপসেই কিন্তু ইনভাইটেশন কোড বা রেফার কোড দিতে হয় এখানে ইনভাইটেশন কোডটা দিয়ে দিবেন এই ইনভাইটেশন কোডটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা যে কোনো একটা জায়গা থেকে লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন কপি করে এই যে ঘরটা আছে এই ঘরটার মধ্যে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে ভেরিফাই ইনভাইটেশন কোড এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে এইরকম ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন দুইটা ঘর আছে একটা হচ্ছে আপনার ফার্স্ট নেম একটা লাস্ট নেম এখানে আপনার জাতীয় পরিচয়পত্রে যে নাম আছে সেই নামের প্রথম অংশটুকু প্রথম ঘরে দিবেন এবং দ্বিতীয় অংশটুকু দ্বিতীয় ঘরে দিয়ে দিবেন এখানে যদি আপনার নামের মিডল অংশ থাকে সেটাও ফার্স্ট নেম নেমের জায়গায় প্রথম অংশের সাথে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন তবে এটা মনে রাখবেন অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে নামটা দিবেন কারণ এইসব অ্যাপসে যখন এইসব মাইনিং অ্যাপসে যখন কেওয়াইসি আসে কেওয়াইসি করার জন্য আমাদের কিন্তু জাতীয় পরিচয়পত্র দরকার হয় এর আগে আপনারা পাইয়েও দেখেছেন যে জাতীয় পরিচয়পত্র ছাড়া যদি আপনি এখানে কাজ করেন তাহলে হয়তো যখন কেওয়াইসি আসবে আপনি কিন্তু এখানে কেওয়াইসিটা করতে পারবেন না তাই যদি আপনার নিজের জাতীয় পরিচয়পত্র না থেকে থাকে তাহলে পরিবারের অন্য কারো জাতীয় পরিচয়পত্র দিয়ে তার নামেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো এখানে নাম দিয়ে যখন আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে পরে এরকম একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে যাবে এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এখানে অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করবেন আপনি যেখানে বর্তমানে আছেন আপনার প্রেজেন্ট কান্ট্রি এই জায়গাটাতে যে যে একটা ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে অনেকগুলো কান্ট্রি নেম ওপেন হবে এর মধ্যে থেকে আপনি আপনার কান্ট্রি নেমটা সিলেক্ট করবেন বেছে নিয়ে সেখানে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে দেন আপনি আপনার ফোন নাম্বার দিবেন এবং একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে আসবে পাসওয়ার্ড সেট পেজে এখানে লেখা আছে সেট আপ ইউর পাসওয়ার্ড এখানে আপনাকে আট ক্যারেক্টারের অর্থাৎ সেটা সংখ্যা এবং ক্যারেক্টার এবং যে লেটার আছে এই লেটারের সংমিশ্রণে আপনাকে আটটা ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং নিচে সেই সেম পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে এই নেক্সট বাটনটাতে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে আসবে টার্মস অ্যান্ড সার্ভিস যে পেজ রয়েছে সেই পেজে এখানে আপনি একটা বক্স দেখতে পাবেন ব্লাঙ্ক বক্স এটাতে আপনি ক্লিক করলেই এটাতে টিকমার্ক চলে আসবে অর্থাৎ এটা ফিল আপ হয়ে যাবে এবং এই সাবমিট বাটনটা এনাবেল হয়ে যাবে আপনি এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে মেইন ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন আপনাকে অলরেডি তিন এমএলডি অর্থাৎ তাদের যে টোকেন এই টোকেনের শর্ট ফর্ম এমএলডি টোকেন আপনাকে অলরেডি দেওয়া হয়েছে এবং নিচের দিকে ইনিশিয়েট মাইনিং প্রসেস সাদা বাটন তার মধ্যে কালো অক্ষরে লেখা ইনিশিয়েট মাইনিং প্রসেস এই লেখাটা পাবেন আপনারা এই লেখাটার উপরে ক্লিক করবেন প্রথমবারে ক্লিক করলে হয়তো কাজ নাও হতে পারে দুইবার ক্লিক করবেন দুই তিনবার ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা নোটিফিকেশন দেখাবে নোটিশ দেখাবে এখানে লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান টু ইনিশিয়েট ইউর মিল্ডো এম এল ডি মাইনিং প্রসেস এখানে বলছে যে আপনি কি শিওর নাকি এটা শুরু করবেন আপনি এখানে ইয়েসে ক্লিক করে দিবেন ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে মাইনিং প্রসেস ইনিশিয়েটেড হয়ে গেছে সেটা আপনাকে বলবে আপনি জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন এবং দেখতে পাবেন যে আপনার যেখানে তিন এম এল ডি ছিল সেখানে বাড়তে শুরু করে দিয়েছে ঠিক চব্বিশ ঘন্টা পরে আবার ফিরে আসবেন এবং একইভাবে মাইনিং শুরু করবেন আর কোনো কাজ এখানে নেই কোনো ইনভেস্টমেন্টও নেই পরবর্তী আপডেট কখন আসবে সেটা জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন কারণ আপডেট সবার আগে সেখানেই শেয়ার করা হয় আর এভাবে মাইনিং করতে থাকুন আশা করছি যে ভবিষ্যতে এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা পেতে পারেন আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুল করবেন না কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন